আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ঘূর্ণিঝড় মোখা গতকাল কক্সবাজার উপকূল অতিক্রম করেছে যার সর্বোচ্চ আঘাতের সময় ছিল দুপুরে দীর্ঘ নয় ঘন্টার তাণ্ডবে দুই হাজার কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ হাজার ঘরবাড়ি আর প্রবল ঝোড়ো বাতাসে উপড়ে গেছে অসংখ্য গাছপালা তবে মোখা শেষে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার ঘূর্ণিঝড় মোখা তার গতিপথ সামান্য পরিবর্তন করে মিয়ানমারে আঘাত হানায় কক্সবাজারে আশঙ্কার চেয়েও ক্ষয় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে তবে শেষ রক্ষা হয়নি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রবাল দ্বীপটি সেখানে অবশিষ্ট নেই কোনো কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে দ্বীপের গাছপালা সেখানে গাছপালা পড়ে আহত হয়েছেন একজন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন গতকাল সকাল থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া দুপুর থেকে ক্রমাগত তীব্র হতে থাকে বিকেলে বাতাসের তীব্রতা কমে এবং বৃষ্টিপাতের মাত্রা বাড়তে থাকে এই পুরো সময়ে ঝোড়ো বাতাসে দ্বীপের এক হাজার দুশো বসতি বিধ্বস্ত হয়েছে দ্বীপের পঁচাত্তর শতাংশ গাছ ভেঙে গেছে সাগরের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে একটু বেশি হলেও কোথাও প্লাবিত হয়নি এদিকে সেন্ট মার্টিনের পাশাপাশি শাহপুরের দ্বীপ সাবরাং বাহারছড়া ইনানি পাটোয়ারটেক এবং সোনাপাড়া এলাকায় বসতি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন সবার সহযোগিতায় প্রায় আড়াই লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ফলে ঘূর্ণিঝড় মুখায় কক্সবাজারে কোনো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সেন্ট মার্টিন সহ উপকূল জুড়ে দুর্যোগ পরবর্তী সহায়তা শুরু করা হবে হবে সেন্ট মার্টিনের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন সেখানে অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে সেখানে পাঁচশো অস্থায়ী আবাসন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছেন বলে তিনি জানিয়েছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডক্টর তানজির সাইফ আহমেদ জানিয়েছেন কক্সবাজারে পাঁচশো পঁচানব্বই কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বত্রিশ কিলোমিটার অরক্ষিত ছিল আগে থেকেই এর বাইরে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখা হচ্ছে কক্সবাজার আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় মুখা কক্সবাজার অতিক্রম করতে নয় ঘন্টা সময় নিয়েছে সকাল নটা থেকে শুরু হয়ে অতিক্রম শেষ হয় সন্ধ্যা ছটায় যার আঘাত বেশি হয়েছে দুপুরের দিকে সেন্ট মার্টিনে দুপুরে বাতাসের গতি ছিল ঘন্টায় একশো সাতচল্লিশ কিলোমিটার রবিবার বিকেল তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে উনিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঘূর্ণিঝড় অতিক্রম করার পর গতরাতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও আজ সকাল থেকে রোদ উঠেছে আকাশ বেশ পরিষ্কার দীর্ঘ আতঙ্কের মুখা শেষে স্বস্তির এক সকাল শুরু হয়েছে কক্সবাজারে সবার সহযোগিতা এবং সচেতনতায় ঘূর্ণিঝড় মুখায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান কক্সবাজার উপকূল অতিক্রম করেছে এবং আমাদের যে সার্বিক প্রস্তুতি ছিল জনগণের সচেতনতা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন বিজিবি সবার সহযোগিতায় এবং আপনাদের যে মিডিয়া যারা কর্মীবৃন্দ আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু প্রায় আড়াই লক্ষ মানুষকে আশ্রয়ণ কেন্দ্রে আমরা আনতে সক্ষম হয়েছিলাম এবং এই আশ্রয়ণ কেন্দ্রে আনার কারণেই কিন্তু আজকে যেই ঘূর্ণিঝড় মুখার কারণে আমাদের কিন্তু এই কক্সবাজার জেলায় কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি আমাদের সার্বিক এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে দশ হাজারের মতো কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজারের মতো কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে সেন্ট মার্টিনে সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে সেখানে গাছপালা প্রচুর ভেঙে পড়েছে সেখানে কাঁচা ঘরবাড়ি মোটামুটি প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই হচ্ছে ক্ষয়ক্ষতির একটি হিসাব এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে নাই কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যেহেতু এটি জলোচ্ছ্বাস আকারে হয় নাই জলোচ্ছ্বাস হয় নাই এবং বাতাসের যে গতিবেগ ছিল সেটা আমরা যে ফরকাস্ট যা ছিল তার চেয়ে কিছুটা কম হয়েছে যে কারণে আমাদের সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘূর্ণিঝড় মোখার আতঙ্ক ও ভয় কেটে যাওয়ায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কক্সবাজারের সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরেছেন আড়াই লাখেরও বেশি মানুষ জেলার পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র ছাড়াও অর্ধশত আবাসিক হোটেল ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছিলেন তারা সেন্ট মার্টিনের তিনটি সাইক্লোন শেল্টার ছাড়াও সাঁত্রিশটি হোটেল রিসোর্ট ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন দ্বীপের বাসিন্দারা তারাও নিরাপদে বাড়ি ফিরেছেন আশ্রয়কেন্দ্র থেকে থেকে ফেরার সময় বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন কক্সবাজারের মানুষ আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা ছত্রিশ মিনিটে চলবে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা